হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome to Betking BD dot com আজকে আমরা একটি ডলার এক্সচেঞ্জ সাইট নিয়ে আলোচনা করব বা রিভিউ করব uh, এই সাইটটিতে কিভাবে আপনার ডলার বাই সেল করবেন কিভাবে আপনার ফ্রিলান্সিং uh, এর ইনকামকৃত ডলারটিকে কনভার্ট করে কিভাবে আপনার বিকাশ হোক বা যে কোনো কারেন্সিতে আর কি কনভার্ট uh, করবেন বা এক্সচেঞ্জ করবেন আজকে আমরা সেটাই দেখবো তো এই সাইটটির অ্যাড্রেস আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এই সাইটটির অ্যাড্রেস নিয়ে নেবেন অথবা অ্যাড্রেস বারে টাইপ করবেন Betking BD B E T A I N G BD dot com enter করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সরাসরি তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই সাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে আপনি আপনার ইউজার নেমটি দিবেন ইউজার নেমে কোনো স্পেস দিব না জাস্ট এইখানে মেল অ্যাড্রেসটি দিয়ে দিব মেল অ্যাড্রেসটি প্রোভাইড করার পরে পাসওয়ার্ড আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো অবশ্যই পাসওয়ার্ডে আপনারা capital letter small letter use করবেন এবং নাম্বার স্যাম্বল এগুলো ইউজ করে তারপরে পাসওয়ার্ডটি দিবেন ওকে রিটাইপ পাসওয়ার্ডে আবার আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে বাট এখনও কিছু কাজ বাকি আছে এরপরে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে তো ভেরিফিকেশনের কথা শুনে অনেকেই ভয় খেয়ে যাবেন তেমন কোনো ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড লাগবে না এখানে শুধুমাত্র আপনার ইমেলটিকে ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো এর জন্য আপনাকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন ডান দিকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন এইখানে ক্লিক করলে এইখানে বলছে সেন্ট ভেরিফিকেশন ইমেল আপনি এখানে যে ইমেলটা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যে ইমেলটি ব্যবহার করেছেন সেই মেলটিতে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে তো এইখানে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার মেইল চেক করবেন যে মেইলটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন আর সেই মেইলে ইনবক্সে আপনারা একবার রিফ্রেশ করবেন যদি ইনবক্সে কোনো মেইল না পান তাহলে আপনারা স্প্যাম ফোল্ডারে স্প্যাম ফোল্ডারে আপনারা একটি মেল পাবেন দেখেন এই যে info Betking BD email verification ঠিক আছে তো এইখানে এই মেলটিতে যাওয়ার পরে এখানে একটি ইন্টার ভেরিফিকেশন এখানে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক থাকবে ঠিক আছে বলছে to active your account and make exchange need to confirm your mail address click the link below নিচের লিঙ্কটিতে ক্লিক করতে বলছে তো আমরা নিচের লিঙ্কটিতে ক্লিক করবো ক্লিক করে আমরা ইমেলটিকে ভেরিফাই করব ওকে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এখন আমরা আমাদের অ্যাকাউন্টে যাব হ্যাঁ আমরা অ্যাকাউন্টে দেখতেছি মাই এক্সচেঞ্জে কোনো এক্সচেঞ্জ নেই ঠিক আছে তো এইখান থেকে আপনারা এক্সচেঞ্জ করার জন্য যেটা করবেন উপরে এক্সচেঞ্জ মেনুতে চলে যাবেন এক্সচেঞ্জ মেনুতে চলে আসলে এইখানে হ্যাঁ আপনি যদি পেয়ার থেকে এক্সচেঞ্জ করতে চান হ্যাঁ বা বিকাশে নিতে চান তাহলে এইখান থেকে আপনাকে পেয়ার অথবা বিটকয়েন করতে চাইলে বিটকয়েন অথবা লাইট কয়েন করতে চাইলে লাইট কয়েন ইথোরিয়াম এবং অনেক কারেন্সি রয়েছে এখানে অ্যাড অ্যাড ক্যাশ বা পেপাল রয়েছে বা বাইন্যান্স কয়েন রয়েছে আপনার যে কোনো ধরনের কারেন্সি এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে এক্সচেঞ্জ করার জন্য আমি এক্সাম্পল হিসেবে এইখান থেকে আমি সেন্ড করব হচ্ছে অ্যাড ক্যাশ ইউএসডি তারপর আমি এখান থেকে নিব হচ্ছে বিকাশে তাই আমি এখান থেকে এক্সচেঞ্জ করব হচ্ছে পাঁচ ডলার পাঁচ ডলারে আপনি পাচ্ছেন হচ্ছে চারশো পঁচিশ টাকা তারপরে প্রতি ডলারে আপনাকে দিচ্ছে এরা এনারা দেখতে পাচ্ছেন exchange rate one USD equal to পঁচাশি বিডিটি তাহলে আপনি এখানে এক্সচেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তীতে এখানে আপনি আপনার মেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন যে মেল অ্যাড্রেস থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন তারপরে এইখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন আমি এক্সাম্পল হিসেবে এখানে একটি বিকাশ নাম্বার দিচ্ছি ওকে আমি এখানে একটি বিকাশ নাম্বার দেওয়ার পরে প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করব এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফুল ট্রানজ্যাকশনটি দেখতে পাচ্ছেন আপনি পাঁচ ইউএসডি সেল করবেন এর বিনিময়ে আপনি চারশো পঁচিশ টাকা বৃদ্ধি পাবেন বিকাশে এবং কোন বিকাশ নাম্বারে নেবেন এখানে সেই বিকাশ নাম্বারটি দেওয়া আছে এবং আপনার মেল অ্যাড্রেসটি দেওয়া আছে এবং কোনো ধরনের ফি কাটবে না ওকে তারপরে কনফার্ম অর্ডারে ক্লিক করব কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আওয়ার অ্যাড ক্যাশ ডিটেলস হ্যাঁ এইখানে একটি অ্যাড ক্যাশ মেইল দেওয়া আছে এই মেইলে আপনাকে অ্যাড ক্যাশ ডলারটি সেন্ড করতে হবে সেন্ড করার পরে এইখানে আপনার ট্রানজ্যাকশন নাম্বার বা ব্যাচ নাম্বার দিতে হবে প্রত্যেকটি ট্রানজ্যাকশন করার পরে ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পরে একটি ব্যাচ নাম্বার বা ট্রানজ্যাকশন নাম্বার থাকে ঠিক আছে আমি এখানে এক্সাম্পল হিসেবে একটি ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা আপনাদের এরকম থাকবে তো আপনারা চাইলে এইখানে আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট থেকে বা যে মেল অ্যাড্রেস থেকে আপনার অ্যাড ক্যাশ ডলারটি সেন্ড করেছেন সেটা দিলেও হবে অথবা আপনারা এইখানে আপনাদের ট্রানজ্যাকশন নাম্বারটি দিয়ে দেবেন আমি এইখানে ট্রানজ্যাকশন নাম্বার হিসেবে একটি নাম্বার দিচ্ছি ওকে ওকে এটা হচ্ছে ট্রানজ্যাকশন নাম্বার দেন কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করলে আপনার এই প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন you can track your exchange at this link নিচে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার এক্সচেঞ্জটি ট্র্যাক করতে পারবেন দেখেন এখানে স্ট্যাটাস হোল্ড অন দেওয়া আছে তার মানে তারা পাঁচ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনার ডলারটিকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করে দেবে আপনাদেরকে পাঁচ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে ঠিক আছে অবশ্যই আপনারা পাঁচ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন না হলে আপনাদের যদি পাঁচ থেকে দশ মিনিটের বেশি বা বিশ মিনিট বা আধা ঘন্টা চলে যায় তাহলে আপনারা চাইলে তাদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক বা টুইটারের মাধ্যমে কমিউনিকেট করে তাদের সাথে লাইভ কথাবার্তা বলতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তাদের সার্ভিস চব্বিশ ঘন্টা খোলা থাকে হ্যাঁ আপনারা তাদের সাথে কমিউনিকেট করে আপনার ট্রানজ্যাকশনের ডিটেলসটি জানতে পারবেন ঠিক আছে তবে সাধারণত আমার জানা মতে এই সাইট থেকে পাঁচ থেকে পনেরো মিটারের ভিতরে এই ট্রানজ্যাকশনটি সম্পূর্ণ করে থাকে তো আমি আশা করি আপনারা সবাই এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনাদের উপার্জিত অর্থটি এক্সচেঞ্জের মাধ্যমে এইখানে আপনার বিকাশ বা রকেট বা ডাচ বাংলা নাম এজেন্ট নাম্বারে নিয়ে আসতে পারবেন খুব সহজেই ঠিক আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনারা চাইলে এটা পড়তে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট সিস্টেম রয়েছে তাদের তারা এইখান থেকে আপনার অ্যাকাউন্টে যখন প্রবেশ করবেন ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন রেফারেল এখানে আপনার একটা রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে এই রেফারেল লিঙ্ক যদি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তারাও যদি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং এখান থেকে এক্সচেঞ্জ করে তাহলে আপনি এখান থেকে এক পার্সেন্ট কমিশন বা তিন পার্সেন্ট কমিশন পর্যন্ত পাবেন ঠিক আছে তারা যখন এক্সচেঞ্জ করবে এই সাইডে তারা যদি একশো ডলার এক্সচেঞ্জ করে বা পাঁচ ডলার বা দশ ডলার এক্সচেঞ্জ করে তার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে সেখান থেকে ওয়ান পার্সেন্ট বা তিন পার্সেন্ট কমিশনে বোনাস পাবেন ঠিক আছে তো আপনারা এই সাইট থেকে এক্সচেঞ্জ করবেন হ্যাঁ আশা করি এই সাইটটি আপনাদেরকে খুব ভালো একটি সার্ভিস দেবে আমি আশা করি দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিটেড এক্সচেঞ্জ এখান থেকে পূর্বে যেগুলো এক্সচেঞ্জ করা হয়েছে সেগুলোর হিস্ট্রি রয়েছে এবং অনেকেই এখানে দেখতেছেন সুন্দর সুন্দর রিভিউ ফিডব্যাক দিয়েছেন পজিটিভ রিভিউ এবং পজিটিভ রিভিউ দেখতে পাচ্ছি আমরা অনেক এখান থেকে অনেক ধরনের কারেন্সি এক্সচেঞ্জ হয় যেমন বাইন্যান্স পেপাল অ্যাড ক্যাশ হ্যাঁ তারপর হচ্ছে বিটকয়েন এলটিসি ইথোরিয়াম ইত্যাদি ইত্যাদি কয়েন বা ডলার এক্সচেঞ্জ করা হয়ে থাকে স্কিলও রয়েছে খুব শীঘ্রই তারা নেটলার বা Perfect Money Perfect Money already রয়েছে তাদের হ্যাঁ ওয়েব মানি বা নেটলার পেমেন্ট মেথড অ্যাড করবে তাদের সাথে আমার কথা হয়েছে পার্সোনালি তো আপনারা অবশ্যই এই সাইট থেকে এক্সচেঞ্জ করবেন আমি আশা করি ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ